আচ্ছা কেউ যদি মনে করে হার কাম আল্লাহর উপরে বলতে হবে আমার ভালো মন্দ সব আল্লাহর উপরে কারণ ওই যে ছোটকালে আমরা একটা দোয়া শিখছি آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى তকদিরের ভালো মন্দ সব আল্লাহ এটা তো আল্লাহর হাতে হবে কারণ আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু কলাম ثم قال له اكتب فجرى في تلك الساعة كائن إلى يوم القيامة দুনিয়া শুরু করার সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আপনি কি করবেন কি খাবেন না খাবেন আজকে যে করোনা ভাইরাস ধরবে আমাদের বাংলাদেশকে এটাও আল্লাহ পাক পঞ্চাশ বছর আগে লিখে রেখেছেন পঞ্চাশ হাজার বছর আগে সব আল্লাহ লিপিবদ্ধ করেছেন আপনি কি করবেন না করবেন সব তো আল্লাহ পাক লিখেই রাখছে হ্যাঁ আপনি এখন পাঁচতলা বিল্ডিং থেকে লাভ যদি মনে করেন যে এটাও আমার তাহলে তো হবে না কিছু কামাই বান্দার নিজের হাতের কামাই ওটাই আর কিছু যেটা আল্লাহর তরফ থেকে হবে ওটা হলো আল্লাহর তাহলে ভালো মন্দ সব আল্লাহর হাতে তবে আমি ইচ্ছা করে যে গুণাটা করি ওইটা আমার কামাই ওটা শয়তানে করায় কে করায় শয়তানে করায় এটা বলা যাবে না না গান্দা খাইছে আল্লাহর রহমতে ঘুষ খাইছে আল্লাহর রহমতে জনগণের এক কোটি টাকার রাস্তা ঠিক করতে যায় টেন্ডার দিছে পঞ্চাশ লাখ টাকা নিজের মনে করে ঢুকাই দিছে এটা কি না সব আল্লাহর প্রতি হয় বাসটাও ছিল হুকুমের শরীরটাও হুকুমের লাঠিটাও হুকুমের হয়েছে ও যেমন তেমন লাগবে না লাগবে ভালো খারাপ আল্লাহ বান্দাকে দুনিয়ার জমিনে হয়তো ভালো রাখেন নয়তো খারাপ রাখেন হয়তো বান্দাকে ইমানের অবস্থায় রাখেন না হয়তো বেইমানের অবস্থায় রাখেন হয়তো বান্দাকে সম্পদ দেন নয়তো বান্দাকে সম্পদ দেন না এই যে ভালো রাখা না রাখা সম্পদ দেওয়া না দেওয়ার মালিক তবে বুঝতে হবে দুনিয়ার জমিনের সাময়িক কষ্ট এটা যদিও আল্লাপার আমাদের জন্য দিচ্ছেন দিচ্ছেন বাকি এই সাময়িক কষ্টের বিপরীতে বিনিময়ে আল্লাপার বড় কষ্ট আখেরাতে ওই কষ্ট থেকে আমাদেরকে নাজার দিয়ে দেবে ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আযাব দেই কষ্ট দেই দুনিয়ার আদনা কষ্ট দুনিয়ার আযাব এই অল্প সাময়িক কষ্টের জন্য আমি আল্লাহ বান্দাকে দুনিয়াতে মাঝে মাঝে পরীক্ষা করি তবে মনে রাখবা দুনিয়ার জমিনের সাময়িক কষ্ট দিলে আমি আল্লাহ আখেরাতের জাহান নামের কষ্ট থেকে বান্দাকে হেফাজত করে আল্লাহর জান্নাতে নাম লেখা দেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন রাস্তা দিয়ে হাঁটে ওই বান্দার রাস্তার পথের মাঝখানে যদি একটা খেজুরের কাটাও পড়া ওই বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে আগায় যায় আল্লাহর হাবিব বলেন বান্দার পায়ের ভিতরে যখন খেজুরের একটা কাটা ঢুকে রসুলের হাদিস অনুযায়ী ওই খেজুরের কাটা ঢোকার দ্বারা আল্লাহ পাক তার বান্দার সমস্ত ছোট ছোট করে দেয় অর্থাৎ ছোট্ট থেকে কষ্টের দ্বারা বান্দার গুণা মাফ হয় ছোট থেকে ছোট আজাবের দ্বারা বান্দার গুণা মাফ হয় বান্দার জীবনে চলতে ফিরতে ছোট গুণা করে বড় গুণা করে ইচ্ছাকৃত গুণা করে অনিচ্ছাকৃত গুণা করে মুসলমান গুণাগার বলতে প্রত্যেকটা মানুষ আপনিও গুণাগার আমিও গুণাগার দুনিয়ার গুণা ছাড়া কোনো বান্দা নাই আমাদের নাম রেখেছেন দুনিয়ার মানুষেরা শব্দটা থেকে আসছে এটার মূল অর্থ হলো ভুল করা ভুলে যাওয়া মুসলমান দেখবেন বান্দার নাম যেটা রাখে বাবা মা নামের সঙ্গে সন্তানের কামের মিল হয় দুনিয়ার কারণ কি বলে নামের আসল উপরে দুনিয়ার মানুষেরা যার কারণে মানুষের এই নাচের অর্থ ভুলটাই হলো ভুল এই কারণে দুনিয়ার জিন্দগিতে প্রত্যেকটা বান্দাই করে ভুল আর আমি আল্লাহর নাম রহিম এই কারণে বান্দা ভুল করে ওটা স্বাভাবিক আর আল্লাহর নামের অর্থের কারণে আল্লাহ ক্ষমা করে এটাই স্বাভাবিক বান্দার নাম যেটা ওটাই বান্দা করে আল্লাহর নাম যেটা ওটাই আল্লাহ করে আল্লাহ বলে তোমাদের নাম আমি আল্লাহ রাখলাম যেটা তোমরা সেটা করো আমি আল্লাহর নাম যেটা আমি আল্লাহ করি সেটা হ্যাঁ মুসলমান দুনিয়ার তারাও আমার উপরে সন্তুষ্ট আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট এরপরে যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ রসুলের রসুলের হাদিস আছে তাবেঈদের ব্যাপারে জান্নাতের হাদিস পয়গম্বর দেয় এরপরে যারা জামানার যত সামনের দিকে আগাইতেছে তত বান্দা গুনাহের দিকে আগায় করোনা ভাইরাস দিয়ে আক্রান্ত করে দেয় বান্দা যত গুণা করবে ততই আল্লাহ ধরবে না ধরবে না ধরে বলে আমাদেরকে তো মনে হয় দুনিয়ার জমিনে খুব ভালো আছি দুনিয়ার জিন্দগিতে আরামে আছি আয়েশে আছে আরে না আয়েশে থাকার না হলো আল্লাহর রহমত না দুনিয়াটা হলো মমিনের জন্য কারাগার যারা আছে তাদের জন্য জান্নাত জান্নাত যেমন নাকি ডোনাল্ড ট্রাম্পের জন্য দুনিয়াটা জান্নাত যেমন নাকি মোদির জন্য দুনিয়াটা জান্নাত যার কারণে চাওয়ালা থেকে আজকে দেশের বড় একটা প্রধানমন্ত্রী হইয়া এখন ইহুদি খ্রিস্টানদের বাচ্চারা যতটুক না ক্ষতি করতেছে ইসলামের এই একজন মুসলমানদেরকে তার চেয়ে বেশি হত্যা করতেছে চা বিক্রেতা যদি সরকার হয় তখন হবে তা কি আরো মনে করছে আজীবন চায় চেয়ে হারাইছে এখন মুসলমান মারি আর কি এরা ভালো থাকে দুনিয়াতে মনে হয় দেখতে দেখতে মনে হয় ভালো থাকে এই ট্রাম্পের ইন্ডিয়ার সফরে বিবিসির একটা সংবাদে দেখলাম ওর গাড়ি যেটা আছে আমেরিকা থেকে এটাকে ফ্লাইটে বহন করে ইন্ডিয়া নিয়ে আসছে এই গাড়ির ভিতরে যা যা আছে আমি অবাক হয়ে গেছে আমার সব মনে নাই অনেক বড় ফজিলতপূর্ণ গাড়ি এটা এর ভিতরে এক নম্বর ফজিলত হইল এই গাড়ির সাথে ডাইরেক্ট স্যাটেলাইটের সম্পর্ক ডাইরেক্ট স্যাটেলাইট এটাকে কন্ট্রোল করতে পারবে দুই নম্বরে এই গাড়ির ভিতরে এরকম জিনিস ফিট করা যত অস্ত্র আসুক না কেন এই অস্ত্রগুলো গাড়ি ঠেকাইতে পারবে যত ভারী বোমা দেখ না কেন এই গাড়ি বানতে পারবে না যত বড় গুলি দিয়ে টায়ার পাঞ্চার করা হোক না কেন যখন তখন গাড়ি চলতে পারবে আমাদের জোনাল ট্রান্স সাহেব যদি অসুস্থ হয় রক্ত দিতে পারবে এরপরে যদি আবার এই গাড়িতে কোনো ওষুধের প্রয়োজন হয় নগদ চিকিৎসা করার মতো ক্ষমতা এই গাড়ির আছে এবার বুঝেন এটা গাড়ি না অন্য কোনো তাহলে এই গাড়ি সে ইন্ডিয়াতে আনবে না কেন এখন আজকে ফেসবুকের শরীফে একটা খবর দেখলাম মোটামুটি নতুন খবর ডোনাল্ড ট্রাম্প সাহেব বলে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে যদিও ভুয়া কিনা জানি না আমরা দোয়া করি হোক যারা ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে নির্যাতন করে এগুলোর জন্য আমাদের দিনে এক বিন্দু পরিমাণ মায়া কারণ এরাও তো আমাদের জন্য মায়া করে না তাই না তোর জন্য আমার তো দরদের কি দরকার কম ফাইজলামি করে নাই চীনের ইউগুরের মুসলমানদের উপরে কম নির্যাতন করে নাই আল্লাহ করে নির্যাতন আমার বন্ধুদের সঙ্গে শুরু করছো এমন কাহিনী দেখাবো ব্যাংকটা হয়ে ছেড়ে দেবো একটা একটা করে আমার দেশেও আসছে দুই একজন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি একটা মুসলমান কেউ যেন আল্লাহ করোনা দিয়া না পারে এটা গুনাহের খুব আমার কিচ্ছু আমরা শুনেছিলাম আসবে এই দেশে কেউ আমার তো দিল বলে আল্লাহ তার আশাটা বন্ধ করার একটা ওষুধ দিয়ে দিছে ঠিক না বান্দা যখন দোয়া করে আল্লাহর আজাব তখন বান্দার উপরে আসে এগুলো হলো ছোট ছোট এটা কেমন সৈন্য আল্লাহর তরফ থেকে আল্লাহ কয় তোদেরকে বাতাস দিলে তোরা এটা ফিরাস তোদেরকে তুফান দিয়ে তোরা এটা তোর সক্ষমতা নেস তোদেরকে যখন বন্যা দেয় তখন বাদ দিয়ে এটা থেকে বাঁচার চেষ্টা করস কেমনে করস বলো এটা সামর্থ্য তোর আছে এই জন্য করস কিন্তু আমি যখন বেশি খেপা খেয়ে নজর উদাল্লাম তারা উভা এমন দল পাঠানো যেটা তোর জিন্দিগিতে চোখেও দেখবি না ঠেকা বিতরণের কথা দিয়া দিলাম করোনা ভাইরাস চোখেও দেখা যাবে না আজীবন করোনার আক্রান্ত হয়ে মরবি খালি যায় সবার সঙ্গে চলে সঙ্গে চলে হ্যাঁ। সমস্ত খ্রিস্টানগুলো আজকে বেশি বেশি মারা গেছে মুসলমানের সংখ্যা দেখেন একদম নাই সব মুসলমান একটারও ধরে নাই ইহুগুরের একজনটাও এই করোনা ভাইরাস আক্রান্ত করে নাই সব ইহুদি নাই আমরা সক্ষমতা আছি এটা ফেরাবে অসুস্থতাকে ভালো করা যায় গজবরে কোনোদিন ভালো করা যায় অসুস্থতার রোগীর রোগীর রোগ পাওয়া যায় রোগীর ওষুধ পাওয়া যায় মাগার গজবের কোনো ওষুধ নাই দুনিয়ার কেউ ভালোই তো গজব থেকে বাঁচতে বেশি বেশি স্থির করে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে চান আল্লাহ যেন ক্ষমা করে দেয়